আমি তোমায় ভালোবাস কেজিএফ চ্যাপ্টার টু এখন বক্স অফিসে তার দাপট চালিয়ে যাচ্ছে বাহুবলীর পর কেজিএফ টুই প্রথম কোন মুভি যা রিলিজের সপ্তম দিনে এসে বক্স অফিসে নিজেকে সমান্তরাল ভাবে ধরে রেখেছে কেজিএফ টুর এমন ম্যাসিভ বিজনেস দেখে কেজিএফ চ্যাপ্টার থ্রির পোস্টপন্ডিং নিয়ে চলছে আলোচনা যদিও কেজিএফ থ্রি হবে এই সিরিজের ফাইনাল ডেস্টিনেশন কেজিএফ চ্যাপ্টার থ্রির স্টোরিতে কি থাকছে সেটা নিয়ে ইন্টারনেটে বেশ কিছু লিকেজ পাওয়া গেছে আর সেগুলো কেজিএফ চ্যাপ্টার টু রিলিজের পর আরও বেশি জোরালো হয়েছে চলুন দেখে আসি ইন্টারনেটে কি কি আসপেক্ট থাকছে কেজিএফ চ্যাপ্টার থ্রি নিয়ে number one KGF chapter one থেকে রকির একটাই কমন ডায়লগ ছিল যে তার দুনিয়া চাই আর এটা ছিল তার মায়ের কাছে দেওয়া একমাত্র ওয়াদা রকি তার মাকে কথা দিয়েছে সে দুনিয়ার সব থেকে আমির অর্থাৎ ধনী হবার পরই মারা যাবে তাই কেজিএফ চ্যাপ্টার টুতে রকির এই ইন্ডিয়ান ওশানে ডুবে যাওয়াটা একটা প্ল্যান ছিল আর রকি নিজেকে লুকানোর জন্য এমন জায়গা খুঁজে বের করেছেন যেখানে সমুদ্রের গভীরতা বলা হয়েছে বিশ হাজার ফুট আর কেজিএফ এর এক ডায়লগেই বলা হয়েছে কোনো কিছু লুকানোর জন্য সমুদ্র থেকে বেটার জায়গা আর কোথাও হতে পারে না যেখান থেকে রকি কিংবা সোনা কোনো কিছুকেই খুঁজে পাওয়া সম্ভব না তাই দুনিয়া জয় না করা পর্যন্ত রকি নিজেকে কখনোই মারবে না চ্যাপ্টার থ্রিতে রকির এই প্ল্যান খোলাসা করা হবে এটাই হতে পারে চ্যাপ্টার থ্রির স্টার্টিং স্টোরি আর একটা বিষয় সেটা হলো চ্যাপ্টার থ্রি আসছে সেটা মুভিতে পোস্টপন্ড সিনের মাধ্যমেই কনফার্ম করা হয়েছে এছাড়া মারা যাওয়া হিরোকে নিয়ে প্রশান্ত নীল স্টোরি সাজালে সেটা কখনোই পপুলারিটি অর্জন করতে পারবে না তাই রকি ফিরে আসবে এটা two hundred percent sure one থেকে আমরা দেখে আসছি রকির ছোটবেলা থেকেই পানির সাথে যুদ্ধ করে জিতে আসছে ছোটবেলায় তার ভাঙা ঘরের ছাউনি দিয়ে পানি পড়ে রকির যখন নিউমোনিয়া হতো তখন ডাক্তার তার খারাপ অবস্থা ঘোষণা করার পরও তেমন কিছুই হতো না তার তাই পানির সাথে যুদ্ধে এবারও ফিরে আসবে রকি এছাড়া কেজিএফ তো মিজাইল নিক্ষেপ করে শেষ করে দেওয়া হয়েছে যদিও কেজিএফ এখন কিছুই নেই কারণ রকি দুই বছরে কেজিএফ এর সকল সোনা তুলে নিয়েছেন চ্যাপ্টার টুতে মূলত ইন্ডিয়াতে রকির সকল কারবার শেষ করা হয়েছে কারণ কেজিএফ এখন বিধ্বস্ত রকির ওয়াইফ রিনাকে মেরে ফেলা হয়েছে আর রকির মায়ের কবর দেখাশোনার জন্য তার বাবাকে রেখে গেছেন তাই চ্যাপ্টার থ্রি সাজানো হয়েছে দুনিয়া জয়ের স্টোরিকে নিয়ে নাম্বার ফোর চ্যাপ্টার ওয়ান এবং টুতে এই স্মাগলিংয়ের সবথেকে বড় গডফাদার ছিল এনায়েত খলিল যিনি এখনও জীবিত রকি এবং এনায়েত খলিলের মধ্যে একটি বিজনেস ডিল হয় তবে কি ছিল সেই বিজনেস ডিল সেটা দেখানো হয়নি দেখানো হয়েছে রকি শুধুমাত্র এনায়েত খলিলের থেকে অস্ত্র কিনে আনেন তবে ডিল সম্পর্কে কিছুই খোলাসা করা হয়নি আর রকি যখন সকল সোনা নিয়ে ইন্ডিয়ান ওশানে এগিয়ে যান তখন এনায়েত খলিল তার সৈন্যদের জানিয়ে দেন তাদের আখেরি ওয়াক চলে এসেছে এটা হতে পারে রকিকে সবার চোখ ফাঁকি দিয়ে তার কাছে নিয়ে আসার পরিকল্পনা কারণ রকি এবং এনায়েত খলিলের ডিলের মেইন উদ্দেশ্য ছিল কেজিএফের সোনা আর সেটা রয়েছে রকির জাহাজে নাম্বার ফাইভ কেজিএফ চ্যাপ্টার টুর একটি সিনে রকি রামিকা সেনের কাছে একটি কমপ্লেন লিখতে যান সেখানে তার সাথে পরিচয় হয় জিমি কার্টার নামের এক আমেরিকানের সাথে যিনি নিজেকে আমেরিকান এক কোম্পানির সিও হিসেবে পরিচয় দেন আর রকি নিজেকে ইন্ডিয়ার সিও হিসেবে পরিচয় দেন এই জিমি কার্টার ক্লাইম্যাক্স ক্রিয়েট করতে পারে কেজিএফ চ্যাপ্টার থ্রিতে মূলত জিমি কার্টার আমেরিকার উনচল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন এবং আশ্চর্যজনকভাবে রকির ওই টাইমে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার তাই এই জিমি কার্টারের সাথে রকির কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে আমাদের প্রেডিকশন রকির সাথে এই জিমি কার্টারের একটা সক্ষতা গড়ে ওঠে আরও অবাক করার বিষয় আপনি গুগল করলেই জানতে পারবেন এই জিমি কার্টার ইউনাইটেড স্টেটস নেভির একজন সদস্য ছিল তিনি মূলত সাবমেরিনে কর্মরত ছিলেন তাই এই স্টোরিকে রকিকে বাঁচাতে সাবমেরিন হতে পারে একটি মেইন আসপেক্ট আর এটাই হতে পারে রকিকে ইন্ডিয়ান ওশান থেকে সাবমেরিনের মাধ্যমে তার পরবর্তী প্ল্যানে নিয়ে যাওয়া রকির শিপে যখন ইন্ডিয়ান নেভি অ্যাট্রাক করে তখন আমেরিকান নেভির একটি শিপ ইন্টারন্যাশনাল ওয়াটারে রকির শিপের কাছাকাছি ছিল তাই এখানে আমেরিকান নেভির সাথে রকির কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে রকিকে দুনিয়া জয় করতে হলে ইউনাইটেড স্টেটসে যেতেই হবে কারণ ইন্ডিয়া বসে দুনিয়া জয় করার স্বপ্ন রকি কখনো দেখেনি পুরো বিশ্বকে যেমন ইউএসএ লিড করছে তেমনি দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে আসতে রকিকে ইউএসএ গ্যাং স্টাবলিশ করতে হবে ওয়ার্ল্ড ইকোনমি পলিটিক্সে নিজের অবস্থান ক্রিয়েট করতে হবে তবেই দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তিতে পরিণত হতে পারবেন রকি আর কেজিএফ চ্যাপ্টার ওয়ানে রকি ছিল biggest criminal of Bombay KGF chapter টুতে বিগেস্ট ক্রিমিনাল অফ ইন্ডিয়া এবং চ্যাপ্টার থ্রিতে biggest criminal of the world হিসেবে তুলে ধরা হবে ভিউয়ার্স কেজিএফ মুভি সম্পর্কে আপনার মতামত কমেন্টস করে জানান আমাদের আর এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ধন্যবাদ